لكم دينكم بسم الله الرحمن الرحيم পড়ে بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون hmm. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون لا لا تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد ولا ولا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين মাশাআল্লাহ মাশাআল্লাহ এবার পড়েন তো একবার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এখন বোঝা যাচ্ছে পড়া যে মোটামুটি একটু ভালো হচ্ছে না হচ্ছে বোঝা যাচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ জি জি আগের থেকে অনেকটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো মাসাল্লাহ কিন্তু আর আমার একটা জিনিস জানার ছিল যে আপনি যে আপনার যে এত সুন্দর সুর দিয়ে যে পড়েন এটার রহস্যটা কি মানে এটা কিভাবে আপনি শিখলেন আর কি আমি আজকে হ্যাঁ আমি আজকে ক্যামেরা চালু করতে পারতেছি না আমি আরেক জায়গায় আছি তো এই কারণে তো আপনাকে আর একটু সুন্দর করে বুঝাই দিই করে সুন্দর করে ই করতে পারতাম বুঝাইতে পারতাম সেটা হচ্ছে এটা তাওয়াক্কাল তো আল্লাহ আল্লাহর উপর হ্যাঁ আল্লাহ পাক আপনিও যে পারবেন না ইম্পসিবল এই কথা বলা যাবে হ্যাঁ অসম্ভব কথা আপনি পারবেন এটাই সত্য আর আমি আপনাকে সিস্টেম শিখিয়ে দিব আপনি পারবেন এটাই সত্য বুঝতে পারছেন একবারে সোজা একেবারে সুজা আমি শিখিয়ে দিব আপনাকে ইনশাআল্লাহ ওকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আসলে যে আপনি একবার আমাদের যে যে ডিপ্লোমা এই যে ডিপ্লোমা কোর্সের যে ডিসকাশন গ্রুপটা আছে না হ্যাঁ, ওইখানে হ্যাঁ। মনে হয় আপনার আপনি একটা ভিডিও দিয়েছিলেন আপনার ওই কোরআন তেলাওয়াতের তো ওইখান থেকে আপনাকে মানে এটা আমি দেখেছি আর কি দেখে আমি ঠিক করেছি যে আপনার কাছে আমি যেভাবে হোক আল্লাহর রহমতে পড়বো ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ দোয়াটা কবুল করেছি মাশাআল্লাহ আমিও তো সময় দিতে পারি না একেবারে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ আপনারা কবুল করছেন শুকরিয়া আলহামদুলিল্লাহ জি এখনো সুরা কাউসার হ্যাঁ আমরা কাউসার ইন জি আমরা একবার রিডিং করি আমরা একবার রিডিং করি রাজিম। হ্যাঁ আমরা একবার রেডি জি ইনশাআল্লাহ তারপর ইনশাআল্লাহ আগাবো জি أعوذ بالله من الشيطان الرجيم পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم বিসমিল্লাহির রহমানির রহিম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر إنا أعطينا إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر كالكوثر كالكوثر إنا أعطيناك الكوثر إنا ইন্না যেন না হয় أعطيناك ইন্না যেন না হয় আরেকটু আরেকটু দাঁড়াইতে হবে ইন্না আ'তাইনাকাল কাউসার إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر أبتر أبتر আপনি একবার পড়েন হ্যাঁ إنا إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এই যে অনেক সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আরো সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ দেখছেন একবার পড়েছেন আলহামদুলিল্লাহ অনেক ক্লিয়ার হয়ে গেছে এটা আচ্ছা। কি বানান করে ফেলি এটা যেহেতু ছোট ছোট সূরা তিন আয়াত হ্যাঁ, এটা হ্যাঁ, বানান এটা বানান করে ফেলেন তারপরে আমরা ইনশাল্লাহ আর একটা পড়বো ইনশাল্লাহ ওকে kaf lam berkal হুম তারপরে বলো lam berkal kafau kau. berkau sa tha. ro ro. inna ta'ina kal kautsar fa fa. berfa sad so fa so. Lam lam জের লিল لم زلي فصلي رابع ورب رابع ورب بادر بربي كاب زبر كربي كا واو واو زبر وا حمزة عن جبر عن ون هارا زبر هر ون هر حمزة نون جر إن نون جبر نا إنا شين جبر شا nun zeni hamzahnya jawar a inna shani a kab zawar ka hu ha hu wal wal hamzah ba zawar ab ta zawar ta ro pesh inna inna shani inna shani aka هو الأبتر إن شانيك هو الأبتر أبو زرناغ آه أبي إن شانئك هو الأبي أبو زرناغ إن شانئك هو الأب سر এই যে তাটা কি অক্ফ করব হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তা র জবর তর আবে তর আবে তর আবে তর জি তাহলে আমরা আরেকটা সূরা পড়ি পড়ি সূরা মাউন হ্যাঁ। স্যার আমরা তো পূর্বের ক্লাসে ওই যে ই পড়েছিলাম ওই যে কলকলার প্রকার ভেদ পড়েছিলাম ওইখানে তিন প্রকার পড়েছিলাম তিন প্রকারের মধ্যে এক প্রকার শেষ করেছিলাম ও আচ্ছা আচ্ছা তাই আর দুই দুই প্রকার বাকি রয়ে গেছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ। তাহলে ওই দুইটা নিয়ম এখন শিখে ফেলি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা সুরা সুরা মাউন্ট পড়বো আল্লাহ হ্যাঁ। বাঁচিয়ে রাখলে আচ্ছা কলকলা তাহলে কত প্রকার কলকলা তিন প্রকার কলকলায় আকোয়া কলকলায় কবি কলকলায় দই কলকলায় আকোয়া কলকলায় কওয়ি কলকলায় দই দাইফ মাশাআল্লাহ কলকলায় আকোয়া পড়ছি আকোয়া কি যুক্ত আকোয়া বলেন যুক্ত আকোয়া যুক্ত আকোয়া কি যুক্ত যুক্ত যুক্ত আচ্ছা এবার আমরা যেটা পড়ব কলকলায় কওয়ি হচ্ছে কলকলায় কওয়ি হচ্ছে এই যে যেমন মাউন অক্সের আগে কলকলা কবি আসবে ঠিক আছে কলকলা কবিটা আসবে হলো আরে কম্পিউটার আবার ডিস্টার্ব হচ্ছে প্রচন্ড যে নেট এত ডিস্টার্ব দেয় নেটে আজকে স্যার তুলনামূলক কম এই যে প্রবলেম করেছে নেটওয়ার্ক আচ্ছা এই যে আলহামদুলিল্লাহ হয়ে গেছে আচ্ছা তাহলে কলকলায় আকোয়া আমরা পড়ছি তাজদিদ যুক্ত কলকলায় আকোয়া মানে তাজদিদ যুক্ত এগুলো আমরা কোরআন শরীফে যখন আসবো হ্যাঁ যখন আবার কোরআন শরীফ পড়বেন তখন আরো বেশি সহজ হয়ে যাবে কলকলায় আকোয়া তাহলে আমরা এখন বুঝতেছি তাজদিদ যুক্ত কলকলায় হরফ হইলেই কলকলায় কি হবে আকোয়া মানে কলকলার হরফ তো পাঁচটা এই পাঁচ হরফে জজম হইলে কলকলায় আকোয়া হবে কলকলায় জজম না কলকলায় তাজদিদ তাজদিদ যদি আসে তাহলে হবে আচ্ছা বলেন তো এখানে কোনটা তাজদিদ এই যে এটা কি লিখেছে স্যার আমি যে বুঝতেই পারছি তাজদিদ বুঝতে পেরেছি কোনটা এখানে কলকলা কোনটা কলকলা আকোয়া কোনটা বলেন তো এই যে হামজার পরে এই অক্ষরটাকে আমি বুঝতে পারতেছি না মুখে বলে দিলে আমি বলে দিতে পারবো তাজিদটা বলতে হবে না অক্ষরটা বলে এটা কলকলায় এটা হলো হা এই যে হা হামজা হা জবর আহ হা জবর এই যে হাটা স্যার কলকলার হরফ হাটা কি কলকলা হরফ হা না না না কফ তো কফ কফ সরি সরি সরি কফ কফ হ্যাঁ, হামজা কফ হামজা কফ জবর আক হ্যাঁ, তাহলে কলকলা কত কলকলা হরফ কোনটা এখানে কোনটা কলকলা আকোয়া বলেন স্যার কফ হামজা কফ জবর আক হুম মাশাআল্লাহ গুড তাহলে এবার আমরা আসেন কওয়ি পড়ি নাকি জি ইনশাআল্লাহ এবার আমরা কওয়ি পড়ব কওয়ি হচ্ছে যেটা অক্ফ আসবে যেমন অক্ফ আমরা চিনি তো এগুলা নাকি অক্ফটা আমরা ক্লাস করবো একদিন ইনশাল্লাহ অক্ফটা এখানে যদি এরকম হয় আহ মা দে আহ মা আহমাবে এটাকে কলকলায় কবি বলা হয় এটাকে কি বলা হয় বলেন কলকলায় কবি কলকলায় কবি কলকলায় কি বলেন আহ কবি কবি আহমাবে কারণ বাটা তো কলকলা হরফ বাটা কিছু হরফ কলকলার হরফ বাটা কলকলা হরফ তাহলে ক্লিয়ার তাহলে আমরা পাচ্ছি কলকলা কবি আমাদের কলকলায় আকোয়া পাইছি আমরা তাজদিদ যুক্ত কলকলা আকোয়া কি পেয়েছি তাজদিদ যুক্ত তাজদিদ যুক্ত পেয়েছি আর কলকলায় আকোয়া এখন পাইলাম কলকলায় কওই পাইলাম তাজদিদ ছাড়া অক্ফ যুক্ত তাসদিদ ছাড়া অক্ফ মাম্মা যুক্ত আচ্ছা হ্যাঁ। স্যার এখানে একটা ছোট প্রশ্ন ছিল হ্যাঁ জানার জন্য হ্যাঁ বলেন তো সেটা হচ্ছে কলকলায় কবিতে যে আপনার মানে ওয়াকফ যুক্ত এটা কি এই ওয়াকফ চিহ্নটা দেখে চিনবো যে এটা কলকলায় কবি না না আর কলকলা অক্ফের আগে যদি এটা তো অক্ফ এটা আমরা জানি অফের আগে হ্যাঁ। কলকলা হরফ আসে কলকলা হরফ কয়টা বলেন পাঁচটা কফতা বা দাগ এখানে কি বা আসছে জি একদম শেষে মানে শেষে বা আসছে তাহলে হ্যাঁ এটা ইসের আগে এই যে অক্ফের আগে আচ্ছা তাহলে এই যে যে বাটা বাটা কিছু হরফ কলকলার হরফ কলকলা হরফ কলকলায় কি এখানে কলকলায় কবি কলকলায় কবি কলকলায় কি কবি কবি এই যে যে বাটা আসছে এটা উচ্চারণটা কি বলেন তো আহ মা কি বলেন তো এটা বলেন তো আহ এটা কি স্যার হামজা হা আহ মিম জোর মা বা জবর বা আহমা আহমাবে যেহেতু কলকলা যেহেতু কি বলে অক্ষ এসছে হ্যাঁ অক্ষ আসলে অক্ষ যুক্ত যদি কোনো হরফ লাস্টে আসে তাহলে এইটা উচ্চারণ হবে অর্ধেক উচ্চারণ তাও উচ্চারণ হবে আবার এই যে এই মা মিম দিয়ে উচ্চারণ হবে হ্যাঁ মাবে আহ মাবে কারণ অক্ষ এখানে থামতেই হবে আমাব কি হবে উচ্চারণ আহমাব আহমাবে আহমাবে যে হইছে এটা কি কলকলা আকোয়া নাকি কওই না দয় বলেন তো কলকলায় আকোয়া কলকলায় কওই কলকলায় কি কলকলায় হ্যাঁ কওই কওই আচ্ছা আপনি একটু চিন্তা করেন আপনারে দুই মিনিট টাইম দিলাম হ্যাঁ আপনার একটু চিন্তা করার দরকার একটু চিন্তা করেন আমি দুই মিনিট টাইম দিলাম আপনারে চিন্তা করেন যে তাজদিদ যুক্ত কলকলা হরফ হচ্ছে কলকলায় আকোয়া তাজদিদ ছাড়া অক্ষের আগে যদি কলকলা হরফ থাকে তাহলে সেই কলকলা হবে কলকলায় কউই হ্যাঁ কবি এবার এটা একটু নিয়ে বসে বসে এটা নিয়ে আলোচনা করেন এটা বুঝতে পেরেছি কিন্তু আমার একটা প্রশ্ন এই যে কলকলায় আকুয়া যেমন মনে করেন তাসজিদ আলা হরফ দেখলেই পাঁচ হরফে যদি তাসজিদ দেখি তাহলে চিনে ফেলবো যে এটা কলকলায় আকুয়া কারণ কবির ক্ষেত্রে এটা কিভাবে বুঝবো যে এটা কবি হবে তাহলে বুঝতে পেরেছেন আচ্ছা ঠিক আছে তাহলে কলকলায় হ্যাঁ কলকলায় আকোয়াটা আমরা বুঝতে পেরেছিলাম কলকলায় তাসদিদ যুক্ত এটার উপর যদি তাসদিদ আসে কিন্তু অক্ফ যদি না আসে তাহলে আমরা ভাববো এটা কলকলায় কি আকোয়া গুড মাশাআল্লাহ তো বুঝতে পারতেছেন আরো ক্লিয়ার বুঝবেন আপনি হ্যাঁ আমরা যদি এখন কোরআন শরীফ পড়তাম তাহলে আমরা আরো বুঝতে পারতাম ঠিক আছে যেহেতু আমরা কোরআন শরীফ পড়তেছি আমরা একটু পরে বুঝতে তাহলে জি ইনশাআল্লাহ তাহলে যদি কলকলা কোয়ার ক্ষেত্রে যদি সে ওয়াকফের আগে যদি কলকলার হরফ আসে তাহলে বুঝবো এটা কলকলা আকোয়া তাই না হ্যাঁ হ্যাঁ আবার বলেন তো দেখি কি বুঝবেন বুঝলাম হচ্ছে যে ও ওয়াকফর আগে যদি কলকলার হরফ আসে তাহলে বুঝবে এটা কলকলা এক কওবি হ্যাঁ গুড মাশাআল্লাহ তারপরে তারপরে তো শেষ তারপরে তো এটাই হ্যাঁ, কলকলা আকোয়া বুঝবেন কিভাবে কলকলায় আকোয়া বুঝবো হচ্ছে যদি কলকলার হরফ হরফ আছে আর কলকলার হরফের উপরে তাসজিদ থাকে হ্যাঁ তো মাসাল্লাহ এটা নিয়ে আরো দুই মিনিট আপনার সময় দিই আরো দুই মিনিট হ্যাঁ আপনার সময় দিচ্ছি আরো দুই মিনিট আপনি এটা নিয়ে একটু গবেষণা করেন যে কলকলা আকোয়া কলকলা কবি কে ভাবে হলো ঠিক আছে এটা নিয়ে গবেষণা করেন আপনার দুই মিনিট টাইম দিলাম ওকে দুই মিনিট জি বুঝতে পেরেছি আর এটা ই কর বুঝতে মানে বুঝা শেষ হয়ে গেছে আর হবে এটা আলহামদুলিল্লাহ এটা এখন পড়ার সময় মানে আমরা পড়ার সময় দেখলেই বুঝতে পারবো আছেন স্যার স্যার আছেন আচ্ছা তাহলে কি ক্লিয়ার জি স্যার ইনশাল্লাহ আচ্ছা তাহলে এই যে যে এটা লিখলাম এটা কি কল কলায় এ যা হচ্ছে স্যার কলকলাই কভি কলকলাই কি বলেন বায়ের পর কভি কভি কলকলাই কভি কলকলাই কভি মাশাআল্লাহ খুব এই যে সুন্দর হইছে স্যার স্যার আপনি কি যে বায়ের পরে আবার দাল দিয়েছেন নাকি হ্যাঁ आपने की बायर पर ये जो दाल दिएছেন নাকি না না বায়ের পরে কোন হ্যাঁ বার পরে এটা আচ্ছা। অক্ষ দিয়েছি হ্যাঁ অক্ষ দিয়েছি এটা এ দেইনি অক্ষ দিয়েছি স্যার তাহলে যে এটা কি আজকে শেষ করে দিব নাকি নেক্সট ক্লাসে যে দইফ দইফটা কি আজকে শেষ করে দিব নাকি আজকে শেষ করে দিলে ভালো হয় যদি আপনার কোন আপনার যদি কোনো মানে যদি ক্লান্ত না হ্যাঁ। লাগে মানে, আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের তো কালকে ক্লাস নাই আমাদের তাহলে আবার আমরা ইনশাল্লাহ আপনার ক্লাস কি বারে জন্য রবিবার আমার ক্লাস স্যার রবিবার মঙ্গলবার আর হচ্ছে বুধবার রবিবার রবিবার সোমবার মঙ্গলবার না ও আপনার সাথে আমার ক্লাস রবিবার মঙ্গল রবিবার সোমবার মঙ্গলবার আমি মনে হ্যাঁ। করছি আপনি ডিপ্লোমার ক্লাসের কথা জিজ্ঞেস করতে রবি সোম মঙ্গল তাই তো রবি সোম মঙ্গলবার তাহলে আমরা ক্লাসে শিখে ফেলবো ইনশা আল্লাহ ওকে থাক জি ঠিক আছে আচ্ছা আপনাকে আর একটু পাঁচ মিনিট সময় নিব তো পড়ার বিষয়ে কথা না এমনি একটু কিছু প্রশ্ন দুইটা প্রশ্ন ছিল জানার জন্য হ্যাঁ। দুইটা প্রশ্ন ছিল হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আমরা তো জানি যে মানে পুরুষদের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত সেই ক্ষেত্রে যদি অজু করে আচ্ছা ঠিক আছে অজু করে কি যদি মনে করেন যে নাবি দেখা যাচ্ছে না যদি কাপড় চেঞ্জ করে তাহলে কি অজু ভাঙবে না বা যদি অজু ভাঙ্গের কারণ সাতটি হ্যাঁ পায়খানা বা রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া মুখ ভুরিয়া বমি হওয়া হ্যাঁ শরীরের ক্ষতস্থান হইতে রক্ত পুষ বা পানি বাইরে গড়িয়ে পড়া থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান ও বেশি হওয়া হ্যাঁ চিত বা কায়ত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া পাগল মাতাল ও অচেতন হওয়া হ্যাঁ নামাজে স্বরে আসা ক্লিয়ার এর মধ্যে কি কোনো কিছু না না না হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে জি ধন্যবাদ আর একটা প্রশ্ন ছিল জানার জন্য কিন্তু এখন ভুলে গেছি আসলে কালকে নেক্সট ক্লাসের থেকে লিখে নিয়ে বসতে হবে হ্যাঁ, তাহলে আলাইকুম আগামী রবিবার আবার ক্লাস হবে ইনশাল্লাহ আল্লাহ রাখলে ان شاء الله ان شاء الله الله قبول قرون امين وما توفيق السلام. السلام عليكم ورحمه الله وبركاته ঠিক আছে ওয়া আলাইকুম আসসালাম ورحمه الله